মেয়ে তো সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে বলবে যে আমার টাকা চাই না আমার সম্পদ চাই না আমার একটা ভালো স্বামী চাই চিল্লাই করুন ঠিক কিনা যে মেয়ে তোমাকে বলবে যে আচ্ছা আপনাকে আমি বিয়ে করতে চাই আমার বিশাল ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি চাই না আমার হিউজ মানি আমার চাই না আমি জানি money is not everything in the world টাকা পৃথিবীর সব কিছু নয় বিশ্বনবীর সুন্নাহ যে মানবে বিশ্বনবীর সুন্নাহাকে ফলো করে যে ব্যক্তি দাঁড়িয়ে রাখবে পাঁচক্ত নামাজ পড়বে তার পরিবারটাই হচ্ছে প্রকৃত পক্ষের সুখী পরিবার চিল্লায় এখন ঠিক কিনা এরকম অ্যাটিটিউড যে মেয়েকে দেখবা চোখ বন্ধ করে বিয়ে করবা পারবা ইনশাআল্লাহ কথা কও ইনশাআল্লাহ